ও গ্রামের লোক জান কাঁদবে আর কতক্ষণ কাইন ঘালা ভাবে কি ও সহজন দে রে আমায় মাটি ও সহজন দে রে আমায় মাটি ও গ্রামের লোক জান কাঁদবি আর কতক্ষণ কাইন্ধালা ভাবে কি ও সহজন দে আমায় মাটি ও সহজন দে রে আমায় মাটি গোসল করায়া সে সাজন সাজায়া আতর গোলাপ মেখে গোসল করায়া সে সাজন সাজায়া আতর গোলাপ মেখে পড়াইয়া সাদা শাড়ি নিয়ে যাবে নূতন বাড়ি পড়াইয়া সাদা শাড়ি নিয়ে যাবে নূতন বাড়ি এই তো প্রথম ঘাটি ও সহজন দেরে আমায় মা ও সজন দের আমায় মাটি ও গ্রামের লোকজন কাঁদবে আর কতক্ষণ কাইন্ধালা ভাবে কি ও সজন দের আমায় মাটি ও সজন দের আমায় ভাই বোন কান্দিয়া বুক দিবে ভাষায়া কাঁদবে প্রতিবেশী ও ভাই বোন কান্দিয়া বুক দিবে ভাষায়া কাঁদবে প্রতিবেশী দুঃখিনী মা তোমার কাঁদিবে অনাধার দুঃখিনী মা তোমার কাঁদিবে অনাধ ধরে কবরের মাটি ও সহজন দেরে আমায় মাটি ও সহজন দেরে আমায় মাটি ও গ্রামের লোকজন কাদবে আর কতক্ষণ ভালা ভাবে কি তো সজন দেরে আমায় মাটি ও সজন দেরে আমায় দেরে আমায় মাটি চারজনে ধরিয়া কাদে যে করিয়া নিবে আপন দেশে ও চারজনে ধরিয়া কাদে যে করিয়া নিবে আপন দেশে নূতন বাসর ঘরে রাখবে জন ধরে নূতন বাসর ঘরে রাখবে জন ধরে রেখে যাবে তাদের বাড়ি সহজন দেরে আমায় মাটি ও সহজন দেরে আমায় মাটি ও গ্রামের লোক জান কাঁদবি আর কতক্ষণ কাইন্ধালা ভবে কি ও সহজন দেরে আমায় মাটি মাটি ও সহজন দের মাটি মুনকার না কি রে সে তোমাকে জিজ্ঞাসে রবকে কে রাসু ও